কাফের বাড়িতে যাও বলে পয়সা নিয়ে রাইতে হবে না আমার খালি এটা ওটা কইতাছে কাফের বাড়িতে যাও বলে নিয়ে যায় বাজার যাবো বলে আবার বাইরে আছো তুমি তোমারে কোন রকম আবার কইছি আমি আমি তো ওই যে পয়সা নিয়ে গেছিলাম তাহলে বাইরে এসে বলে আমি আসি বাইরে হতে হতে রে বাজার কেন আসবো ও নো বাইরে রইছে আহো খাওয়া দাও দরজা দিয়েছে রে আবার কে খাবো हाँ खोगी इसका ও বাবা দেখলো আহো बात तो आया मैं কিন্তু কইসাও কিন্তু পয়সা আসল না যে পয়সা জোগাইলাম পয়সা যে মা সে কালকে কইছে কালকে কিনে এনে দিছে আরে আরে তুমি কিনে এনে দাও না ওই নে নমস্কার একটা ছাতি নিয়ে দিতে ভালো তুই রোদ মধ্যে ঘাইমে গেলাম গা একটা ছাতি নিয়ে আলাম না আরে oh, বাজার পাইলাম মন থাকো খালি বাহির হচ্ছে যাবা হেডা মন থাকে তোমার বাজার পাইলাম আনতে তুমি নাও কি গরম রে এত রোদ না ও সুপারি খাবার দেনে খাবার তোমার <laughs> এই যে দেখ Oh, you're not the problem, Dad. You're not the problem. রে নশো রে ও, এটা তো ভালো যাবে এটা চেক করে দাও কাল তুমি যাও আমি পয়সা দিয়ে যাচ্ছি যাও রাস্তা বেরোতে যাও না না না বাবা কা দাঁড়া এটা নিয়ে যা তা নিয়ে যা তুমি ওখানে যাও তাহলে আসি আমি ولا ذاك حار الأهتي ولا حار زرود هذا سين تقصى هاي ردنا خلاص أهو هذا ردنا Zadowalałam. दरोडा डाँडा गर्छ नै मैले गिलास ल्याउँछ पानी खाइ को एक गिलास पानी ल्याउँछ Bonk. vai manda não बहुत जीरा তাহলে জান ডাকবো তুমি একলা যাও না চঙ্গুতে না আমি একা না তুমি এই রোদ মধ্যে কিছু না না গো না গো বাজারে গনে ঘুরে এলাম এই এখানে ঘুরে পানি ডাকায় না এখন ধরা তাহলে গ্লাস থুইয়া ওই কাপড়টা বাইক কিনে নিয়ে আহো জায়গা তোমার তো তুমি তাড়াতাড়ি আহ তোমার তো আজকে বাবার বাড়িতে যাওয়া দেখে ভালো লাগতেছে যাও বাইরে তুমি যাও আমি তো বাইরেছি আই রে বাপের বাড়ি পাগলা রে নে এ যাই দি নইলে এটা পাগলা যাও আমার পাগলা যাবো তুই পাগলা যাবো। যাই। ও বাইরে যাও ন- তুমি দেখো, যাও। আমার আগে আগে যায় Bang. Wow. Ciao. Ah, tanto di fare una bella me. Ah, vabbè. Oh, amma. E a canna, che fa? কেরা বুঝেছ হ্যাঁ ভাই ভালো আছে আচ্ছা তুমি এখন ঘরে এখন এই তো আও তাহলে ঘরে আও নাও। আহ নাও তাহলে বহ ও তুমি বহ তাহলে ঈদের দিন যাও তাহলে যাও কাপড় দাও রে ঈদের দিন যাবো মানে তোমরা আইসাও যদি তাহলে থাকো আর কি একলা একলা না তুমি তো যাই না একলা একলা আঙ্গ বাড়তে ওকে রাখছে দেখো না একলাই যাই কি বলে ইলা আবার আনবার নাকি কেরা কইছে তোমরা আনছি ইনা আনা না গুখে আর তাহলে আইসাও যদি তাহলে থাকো না Meladin Forella. Ya. Nah, kaki sampai ani. Tanya ini coba ga. Ini dari India Oh, kamu sih apa sih, kamu kan aku saja. Saya sih dari. Dan tadi abang ha, abah. Oh, ayo abah. Ini dari India. Oh. Pang. Ah, itu. Ah. Saya dari saya. abah ayo. Oh. Jawab sih. Ah, ah. Abah abah.